আমার নবী বিশ্ব নবী তুলো নজর নাই তার মে দাঁড়াইয়া সালাম জানাই নবী সালাম ইয়া সালাম সলাতুল্লাহ হাবিবি ويا حبيب الله মদিনার অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে বুক ভরা সালাম ভেজিতে ও গণ বিজি আপনার রজাতে নবী সালাম والسلام يا حبيبي سلام عليك صلوات الله حبيبي يا رسول الله أمتر دارو دين بي মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই জানো ও নবী আপনারি দেখায়া নবী ইয়ার সুল সালা রহমতুল্লিল আলমী ওয়া হাবিবাল্লাহ নবীদের সম্রাট সাজিয়া নবী আসিলেন এ ধরায় নামিয়া উম্মতের علیکہ یا رسول سلام سلا ملکا یار سول سلا سلا سلا امرجی اپنا যেতে চাই সোনার মদিনা কোন পথে হব বলে দাও শাহে La la.